জ্ঞান ও সত্যের স্বাধীনতা চাই সম্মান চাই ডাক্তার লুৎফর রহমান মানুষ কি কখনো অমানুষের জুতা বহন করতে পারে কখনো না তার আগে তার মৃত্যুই ভালো ডাক্তার লুৎফর রহমান ক্ষমতা অধিকারের যোগ্যকে যে জ্ঞানী যে মানুষ যে সাধু যে ঈশ্বরের পতাকা বহন করে ডাক্তার লুৎফর রহমান